তোর হক মেরে আমার লাভ নেই ভাই তোর বেতন মোনাজ পাবি রক্ত বেচছে তোর বেতন মোনাজ দিব তুই আমার দোকানে স্টাফ তুই যা দূরে যা তুই সেবে যা তুই দূরে যা তুই সামনে আসতে তুই যা তোর বেতন মোনাজ আমি দিয়ে দেবো রক্ত বেচছে দিব তুই যা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার নিউ মার্কেটে যখন আগুন লেগে যায় যখন দোকানগুলি এক এক করে পুড়ে যাচ্ছিল তখন এই এই এই দোকানদারের দুইটি কিংবা একটি দোকান ছিল সেই দোকানটাও পুড়ে যাচ্ছিল তবে সেই দোকানে যে স্টাফটা ছিল এই ছোট বাচ্চা এই স্টাফটা হাউমাউ করে কাঁদছিল এই জন্য যে আজকে তো আমার বসের দোকান পড়ে যাচ্ছে আমি মনে হয় আজকে এই মাসে আর ঈদ করতে পারবো না আমার পরিবারও হয়তো বা ঈদ করতে পারবে না অনেক অভাবী ঘরের সন্তান আজকে কাপড় দোকানে চাকরি করতেছিল তো ছেলেটি যেভাবে হাউমাউ করে কাঁদছিল তার মালিককে জড়িয়ে ধরে তবে সেই মালিক তাকে খুব সুন্দরভাবে সান্ত্বনা দিয়েছে যে তোর বেতন আমি দিব তুই আমার দোকানের স্টাফ আমি রক্ত বিক্রি করে হলেও তোকে আমি বেতন দিব এই হচ্ছে প্রকৃত একজন দোকানদারের ভাষা প্রকৃত একজন দোকানদারের ভালোবাসা স্টাফের প্রতি মায়া দয়া এটাই হচ্ছে মূলত খুব মানে ভালো লেগেছে এবং নেট দুনিয়ায় মোটামুটি ভাইরাল হয়েছে এই ভিডিওটা সবাই ভিডিওটা শেয়ার করেছে মানে দোকানদার তার স্টাফকে খুব সুন্দর ভাষায় বুঝিয়ে দিয়েছে অথচ তাদের দোকান পড়ে যাচ্ছে লক্ষ টাকার মাল চলে গিয়েছে তারা ওই দোকানদারের সেই কষ্টটা নেই কিন্তু কর্মচারী যখন তাকে জড়িয়ে দড়ি কান্না করছিল তখন সেই দোকানদার খুব সুন্দরভাবে তার স্টাফকে বুঝিয়ে দিল আর ঠিক সেই সময় বিকাল না হতেই আমাদের সবার প্রিয় চট্টগ্রাম ব্রাউজানের ছয় আসনের এমপি ফজলুল করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম চৌধুরী চলে গিয়েছে সেখানে অলরেডি তাদেরকে খুঁজে তাদের হাতে টাকা তুলে দিয়েছেন সেই দোকানদারের হাতে টাকা তুলে দিয়েছেন সেই দোকানের স্টাফ যাকে জড়িয়ে দোকানদার বুঝিয়েছিল সেই দোকানদারের স্টাফকে পোশাক আশাক এবং ঈদের টাকাও হাতে তুলে দিয়েছে আমাদের সবার ফেরিওলা ফারাজ করিম চৌধুরী ভাই আসলে ফারাজ করিম চৌধুরী কি আসলে মানুষ নাকি ফেরেস্তা বিকাল না হতে সে সেইখানে পৌঁছে যায় এবং সেইখানে গিয়ে অলরেডি একজন ওনাদেরকে খুঁজে বের করে তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে আসলে মানুষ ওনার মতো মানুষ হওয়া প্রয়োজন সবাইকে চিন্তা করুন তিনি সবার আগে গিয়ে পৌঁছে গিয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা যাইতেও মিনিমাম অনেক ঘন্টা লাগে যাই হোক মনে হয় বিমানে গিয়েছে প্রিয় দর্শক আসলে ভিডিওটি অনেক ভালো লেগেছে তা আপনাদেরকে শেয়ার করেছি আপনারাও শেয়ার করবেন মানুষ মানুষের জন্য